সো গাইজ ফাইনালি কিন্তু আজকে আমাদের মনিরুলের বার্থডে আর আমরা কেক আনতে গিয়েছিলাম কয়েকুশি বাজারে কারণ সেখানে আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম আর আমাদের সাথে আর কি অনেকজনে গিয়েছিল আর আমাদের টিমের সবাই পরাই গিয়েছিলাম আর কি তো লাইফের ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি গাইজ দেখুন আমরা সেখান থেকে আর কি কেকটা নিয়েই সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ আমাদের কাছে কিন্তু বেশি সময় ছিল না খুবই তাড়াতাড়ি আমরা আর কি কেকটা নিয়ে বাড়ির দিকে এসে আর কি আয়োজনগুলো করেছি তো এটা আর কি কালকে আমরা শ্যুট করেছিলাম কালকে পনেরো আগস্ট গেল আর কি তো কালকে শ্যুট করেছিলাম আজকে আর কি ভিডিওটা এডিটিং করতেছি তো কোনোরকম আর কি চালিয়ে নেবেন লাইফের ফার্স্ট ব্লগ বানাচ্ছি আমরা যদি কেউ এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন আর ছোটোখাটো একটি করে কমেন্ট করে দিবেন কারণ কমেন্ট করলে কিন্তু আমাদের অনেক অনেক ভালো লাগে আর বন্ধুদের কাছে শেয়ারও করবেন কারণ আপনার বন্ধুরাও যেন দেখতে পারে বাড়িতে অনেক বন্ধুরা আর কি গিয়ে সাজাচ্ছে আর আমরা এখান থেকে সোজা বাড়িতে গিয়ে আর কি অনেক বাজার করতে হবে মানে কিছু কিছু বাজার রয়েছে সেগুলোও করতে হবে আর দেখুন ভালো করে ভিডিওটা রেকর্ডও করতে পারিনি কারণ আমাদের খুবই তাড়াতাড়ি ছিল আর গাইজ দেখুন রাত্রে আমাদের একটু হালকা আর কি বৃষ্টি এসেছিল আমরা ছাদে আর কি নিয়েছিলাম এই আয়োজনটা করেছিলাম ছাদে তো সেই জন্য আর কি ভালো করে রেকর্ডও করতে পারিনি আর কি যাই হোক আমরা এখন থেকে আর কি ভালো করার চেষ্টা করব তো ফাইনাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি পুরো কমপ্লিট আর কি সাজানো কমপ্লিট তারপর এখানে দেখতে পাচ্ছেন রাত কিন্তু অনেক হয়েছে কাজ রাত অনেক হয়েছে আর কি আর কয়জনে কিন্তু আমাদের কেকটা রেডি করতেছে যে কিভাবে সাজানো যায় কোন জায়গায় রাখা যায় ভালো করে কি কি করতে হবে তো সেই ব্যবস্থা কিন্তু তারা করতেছে আর কি তো ফাইনালি আমাদের কিন্তু কেকটা কাটা হয়ে গেছে অলরেডি কাটা হয়ে গেছে কারণ কাটার সময় কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি আর হালকা পাতলা একটু বৃষ্টি পড়তেছিল আর খুবই তাড়াতাড়ি আর কি কেকটা কাটা হলো ভিডিওটা করতে পারিনি আর কি যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে আর কি মুকিবুল আর কি সবগুলো মোমবাতি সরাচ্ছে সরানোর পরে আর কি এক এক করে সবাইকে কেটে কেটে দেওয়া হবে কেক আর আর কি সবাই দাঁড়িয়ে আছে আর কি চারিদিকে আর ওখানে আমি কথা বলতে পারিনি কারণ অনেক মানুষ ছিল আর ওখানে অনেক হাল্লা ছিল আর কি শব্দ হতো সেজন্য আমি কথা বলতে পারিনি ওখানে আর লাহলে আর কি বৃষ্টিও সেজন্য আর কি খুবই তাড়াতাড়ি ওখান থেকে কেকটা কেটে তারপর ওখান থেকে আর কি ছাদের দিকে নিচে আসলাম আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি কেকটা কাটতেছে কেটে কেটে সবাইকে দিচ্ছে মাঝখান থেকে একজনে আবার ফ্যানটা দিয়েছিল কারণ একটু একটু ফুর্তি হয় গাইস এখান থেকে কেউ কেউ কেক নিয়ে কিন্তু সবাই আর কি সবার গালে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন মকিবুল এই ফ্যানটা দিতে সবাইকে দিতে গিয়ে কিন্তু ওর নিজের মুখেই দিয়েছিল যাই হোক এটা একটি হাসার বিষয় তারপর দেখতে পাচ্ছেন আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন সবার গালে কিন্তু কেক মাখানো রয়েছে জায়গাটা আমি পরে আবার মুখ সুখ ধুয়ে তারপর আসলাম আর কি এখানে দেখতে পাচ্ছেন সো গ্যাস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আর কি আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা তাই আমরা আগে যে গিয়ে আর কি ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য